আসসালামু আলাইকুম আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও ফাহাম ফাহাম অর্থ বুঝতে পারা ফাহাম শব্দ দিয়ে আমরা বাক্য গঠন করব। ফাহাম শব্দ দিয়ে যত প্রশ্ন উত্তর এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় ফাহাম শব্দ দিয়ে কি কি বাক্য গঠন করা যায় এসব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখি এই শব্দ দিয়ে আমরা কি কি কথা বলতে পারি ফাহাম অর্থ বুঝতে পারা ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং কোনো কিছু বুঝতে পারাকে বলে ফাহেম আরেফ অর্থ জানা আদ্রি অর্থ জানা মালুম অর্থ জানা বা বুঝতে পারা কোনো কিছু এক্সপ্লেন বা ব্যাখ্যা করে বোঝাতে হলে ফাহেম শব্দ ব্যবহার করতে হয় যেমন আনা আফহাম আমি বুঝেছি আনা আফহাম অর্থ আমি বুঝেছি আই আন্ডারস্ট্যান্ড কেউ আপনাকে যদি প্রশ্ন করে বুঝেছো কি না তখন উত্তরে বলবেন আনা আফহাম নেক্সট আনা মা আফহাম অর্থ আমি কিছুই বুঝি নাই আনা মা আফহাম সাই আমি কিছুই বুঝি নাই কেউ আপনাকে প্রশ্ন করলো তুমি কি কোনো কিছু বুঝেছো আপনি একেবারেই বোঝেননি তখন আপনি বলবেন আনা মা আফহাম সাই English I don't understand anything অর্থ আমি কিছুই বুঝি নাই সাই অর্থ কোনো কিছু নেক্সট ইনতা তাপ হাম হাদা অর্থ তুমি কি এটা বুঝেছো ইনতা তাপ হাম হাদা অর্থ তুমি কি এটা বুঝেছো English do you understand this next লা আনা মাররা মা আফহাম অর্থ না আমি কখনোই বুঝতে পারিনি আপনাকে যতবারই বোঝানো হয়েছে আপনি তো একবারও বোঝেননি তাই আপনি এইভাবেই আফাম শব্দটা ব্যবহার করবেন লা আনা মাররা মা আফাম অর্থ আমি কখনোই বুঝতে পারিনি নেক্সট আনা ফাহামত অর্থ আমি বুঝতে পেরেছি আনা ফাহামত অর্থ আমি বুঝতে পেরেছি বা পেরেছিলাম ইংলিশ আই আন্ডারস্টুড এটা পাস্ট টেন্স বর্তমানকাল হবে ফাহাম আর ভবিষ্যৎ কাল বলতে হলে বলবেন বা ফাহাম অর্থ বুঝতে পারবো বা বুঝবো ভার্বের আগে একটা বা যুক্ত করলেই হবে আর অতীতকালে ভার্বের শেষে একটা তা যুক্ত করলে অতীতকাল হয়ে যায় নেক্সট ফাহান্ত অর্থাৎ তুমি বুঝতে পেরেছ ফাহান্ত তুমি বুঝতে পেরেছ ইংলিশ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড কাউকে প্রশ্ন করতে সে বুঝতে পেরেছে কি না পুরুষের ক্ষেত্রে হবে ফাহামত অর্থ তুমি বুঝতে পেরেছ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড আর মহিলার ক্ষেত্রে বলবেন ফাহামতি ফাহান্তি মহিলাকে বললে বলবেন ফাহান্তি অর্থ তুমি বুঝতে পেরেছো নেক্সট যদি বুঝতে পারে তাহলে বলবে আইয় ফাহামত অর্থ হ্যাঁ আমি বুঝেছি ইংলিশ আই আন্ডারস্ট্যান্ড আইয় অর্থ হ্যাঁ আইয় অর্থ হ্যাঁ ফাহাম অর্থ বর্তমানকাল আর ফাহাম অতীতকাল আর বা ফাহাম বললে হবে ভবিষ্যৎকাল নেক্সট লা ফাহান্ত লা ফাহামত অর্থ না আমি বুঝতে পারিনি বিষয়টি যেহেতু কঠিন এবং অজানা সেহেতু আপনি হয়তো বুঝতে পারেননি সেজন্য আপনি বলবেন লা মা আফহাম অর্থ না আমি বুঝতে পারিনি English no I did not understand next আন্তা ইফহাম আন্তা ইফহাম অর্থ তুমি বুঝেছ ইংলিশ ইউ আন্ডারস্ট্যান্ড কারো মুখোমুখি তাকিয়ে যদি আপনি বলেন বলবেন ফাহামথ অর্থাৎ তুমি বুঝেছ এখানে আন্তা শব্দটি উজ্জ থাকে আর পাশে দাঁড়িয়ে যদি এভাবে বলেন বলবেন আন্তা বা ইন্তা ইফহাম অর্থ তুমি বুঝেছ আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ইফ হামনি অর্থ তুমি আমাকে বুঝেছ ইফ হামনি তুমি আমাকে বুঝেছ ইংলিশ ইউ আন্ডারস্ট্যান্ড মি আপনি কারো পাশে দাঁড়িয়ে তাকে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে বলছেন এভাবে তাই বলা যায় বলবেন ইফ হামনি তুমি কি আমাকে বুঝেছ ইউ আন্ডারস্ট্যান্ড মি আল্লাহ ই খাল্লিক ইফ হামনি অর্থ প্লিজ আমাকে বুঝেন প্লিজ আমাকে বুঝেন English by Allah please understand me আপনি বারবার আপনার সমস্যার কথা ব্যাখ্যা করে বলতেছেন কিন্তু সে তা কর্ণপাত করছে না বা বুঝতে চাচ্ছে না অধিক বিশ্বাস করানোর জন্যই এই আল্লাহ ই খাল্লিক শব্দটা ব্যবহার করা হয়েছে আল্লাহ এই খাল্লিক শব্দটা ব্যবহার করে আপনি অধিক দৃঢ়তার সাথে বলছেন আল্লাহ ই খাল্লিক ইফ হামনি প্লিজ আমাকে বুঝেন বা দয়া করে আমাকে বুঝেন English by Allah please understand me next ইফ হামিনি অর্থ আমাকে বুঝো বা আমাকে বুঝেন যদি কারো দৃষ্টি আকর্ষণ করতে চান তাহলে বলবেন ইফ হামিনি এটা কিন্তু মহিলার ক্ষেত্রে আর পুরুষের ক্ষেত্রে হবে ইফ হামনি আর মহিলার ক্ষেত্রে হবে ইফ হামিনি আমাকে বুঝেন understand me understand me next হামিনি বিল্লা অর্থ দয়া করে আমাকে বুঝেন English please understand me for female মহিলার জন্য আপনি কাউকে বারবার আপনার সমস্যার কথা বলছেন কিন্তু সে বুঝতে চাচ্ছে না তাই শেষে আপনি বিল্লাহি যুক্ত করে দিয়েছেন অর্থাৎ আল্লাহর কসম বা দয়া করে অনুগ্রহ করে আমার কথাটা বুঝেন তাই ফাহাম শব্দটাকে এইভাবে বলছেন ইফ হামিনি বিল্লা দয়া করে আমাকে বুঝেন আর যদি পুরুষের ক্ষেত্রে হয় বলবেন ইফ হামনি বিল্লা আর মহিলার ক্ষেত্রে ইফ হামিনি বিল্লা ইফ হামি আর পুরুষের ক্ষেত্রে ইফ হামনি নেক্সট ফাহাম তিনি ফাহাম তিনি অর্থাৎ তুমি আমাকে বুঝেছো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড মি ফাহাম তিনি তুমি কি আমাকে বুঝেছ কোনো মহিলাকে কোনো বিষয়ে ব্যাখ্যা করে বুঝিয়েছেন তখন আপনি বলছেন ফাহাম তিনি তুমি কি আমাকে বুঝেছ আমার কথাগুলো বুঝতে পেরেছ ডিডি আন্ডারস্ট্যান্ড মি আর যদি পুরুষকে বোঝান তাহলে বলবেন ফাহাম নি যদি কোনো পুরুষকে বলেন তাহলে বলবেন ফাহাম নি অর্থাৎ তুমি কি আমাকে বুঝেছ you understand me did you understand me next এ ওয়াল্লাহি ফাহেম তুক অর্থ হ্যাঁ আমি আপনাকে বুঝেছি অথবা হ্যাঁ আমি আপনার কথা বুঝেছি English yes I understand you আপনি বুঝেছেন কি না বারবার প্রশ্ন করা হচ্ছে তখন আপনি দৃঢ়তার সহিত বলছেন তাই ওয়াল্লাহি শব্দটা যুক্ত করা হয়েছে ই ওয়াল্লাহি ফাহিমতুক অর্থ হ্যাঁ আমি আপনার কথা বুঝেছি বা আমি আপনাকে বুঝেছি English yes I understand you next আন্তামা তাফহাম হালতি আন্তামা তাফহাম হালতি অর্থ তুমি আমার অবস্থা বুঝবে না English you did not understand my condition you did not understand my condition আপনার অবস্থা খারাপ আপনার অবস্থা সম্পর্কে বলছেন শেষে এভাবে বলবেন যে আন্তা মা আফহাম হালতি আন্তা মা আফহাম হালতি অর্থ তুমি আমার অবস্থা বুঝবে না you did not understand my condition হালতি অর্থ অবস্থা নেক্সট ইয়াপ হামুন অর্থ তারা বুঝতে পেরেছে ইয়াপ হামুন অর্থ তারা বুঝতে পেরেছে ইংলিশ দে আন্ডারস্ট্যান্ড বহু বচনের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয় নেক্সট হুম মা ইয়াপ হামুন কালামি অর্থ তারা আমার কথা বুঝতে পারেনি হুম মা ইয়াপ হামুন কালামি অর্থ তারা আমার কথা বুঝতে পারেনি English, they did not understand my talk. হুম অর্থ তারা ইয়াপ হামুন অর্থ তারা বুঝতে পেরেছে আর কালামি অর্থ আমার কথা কালাম অর্থ কথা আর কালামি শেষে যে ইয়া আছে কালামি অর্থ আমার কথা হুম মা ইয়াপ হামুন কালামি অর্থ তারা আমার কথা বুঝতে পারেনি ধন্যবাদ বিহার্স এতক্ষণ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি করে সাথেই থাকবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরকাতু